গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মাগো জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবো চির মাঝের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মাগো জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাস দশ দিনই মায়ে গর্ভে দিছে খাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়েরও চোখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মাগো জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম যার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতেই আগে জানে মায় লজ্জাবতী গাছের পাতা টোকা দিলেই মরে সন্তান হারা মার কলিজা ছটফট ছটফট করে শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে কুলাতে ধান লইয়া মায়ে সন্তানের সুখ দেখে বলে খায়া যারে দারুণ কাক উদর ভরিয়া আমার সন্তান আছে ভালো খবর দে আনিয়া আবার অন্ধ আতুর ল্যাংরা খোরা হইলে কারো ছেলে ধুলা ঝাইরা মায়ে তবু টান দিয়া লয় কোলে কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে সাহায়ালম বুকের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মাগো জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দর